সেটি হচ্ছে আপনি আল্লাহ যদি আপনাকে নির্বাচিত করে তাহলে এই মসজিদের সামনে দাঁড়িয়ে কথা দিতে হবে আপনি কোনো বিধবার টাকা খাবেন না কোনো বিধবার কাছ থেকে টাকা পয়সা নেবেন না আপনি কোনো দুস্থ মানুষের কাছ থেকে টাকা পয়সা নিবেন না আপনি প্রতিবন্ধীর কোনো টাকা পয়সা নিবেন না আপনি বিধবা কাজ করতে কোনো টাকা পয়সা নিবেন না আজকে এই মসজিদে পবিত্র মসজিদের সামনে দাঁড়িয়ে আপনাকে কথা দিতে হবে যে আমি এই ধরনের কোন টাকা পয়সা খাবো না আসুন আমি হাবিলের কাছ থেকে বক্তব্য আশা করব আমার বড় ভাই বলছে আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে ওয়ার্ডের মেম্বার আমি ওয়ার্ড থেকে এই মসজিদের মাঠে দাঁড়ায় বললাম আমি কোনো বিধবা কোনো বয়স্ক ভাতা আর কোনো টাকা খাবো না আমি কথা দিলাম আজকে যারা আমার ওয়ার্ডবাসী যারা আসছেন বা দূরত্ব থেকে যারা প্রতিবন্ধ যারা আসছেন সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকে আগামী তেইশ তারিখ পর্যন্ত সবাই আমার সাথে থাকে সবাই আমার সকল সহযোগিতা করবেন তখন ডাকবো কাছে আমি তেইশ তারিখ পর্যন্ত আপনার গোম আরাম করে আমার মতো সবাই আমার নিয়তটা পুরা আমি জানি এই ওয়ার্ডের সকল গরিব মানুষের আশা আকাঙ্ক্ষা পুরা করতে পারি শুভেচ্ছা শাসন